সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম প্রতিদিনের আমরা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একজন পিএলআইডি পেশেন্টকে নিয়ে আমরা তার কাছ থেকে আসলে পিএলএডি সম্পর্কে জানবো আসলে তিনি পিএলএডি যখন ওনার হয়েছিলেন তিনি কি কি সম্মুখীন হয়েছেন অসুবিধার এবং তিনি কোথায় গিয়েছিলেন এবং আমাদের ডক্টর শফিলা প্রধান স্যার তাকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি ভর্তি ছিলেন আজকে তিনি সুস্থ হয়ে চলে আছেন চলুন বেশি কথা বলবো না তার সঙ্গে পরিচয় হয়ে আমরা তার কাছে চলে আসছি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আপনার নাম আবু বক্কর আবু বক্কর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে মাগ মাগুরা মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর আপনি কি করেন রঙের কাজ সৌদি আরব সৌদি আরবে না আপনি বেসিক্যালি আপনি একজন প্রবাসী আমাদের রেমিটেশন জি আপনি যা আমি জানতে ভাই আপনি বেসিক্যালি যে আপনার যে প্রবলেমটা যেটা হয়েছে এটা কবে থেকে আপনার এই সমস্যাটা হয়েছে বা আপনার কি কি সম্মুখীন আপনি যখন দেশে ছিলেন নাকি দেশের বাইরে গিয়ে জানতে পারলেন আমি যখন দেশে ছিলাম তখন দুই হাজার দশ সালে আমার এই সমস্যাটা হয় আর কি দুই হাজার দশ তাহলে আজ থেকে প্রায় এগারো বছর আগে তখন ফরিদপুর ডাক্তার দেখাইছি ওই ওষুধ দিছে ব্যথার ওষুধ জি খাইয়ে কত সুস্থ বছর দুই সুস্থ জি তারপরে আবার কিছুদিন পর আবার বেশি আচ্ছা তারপরে সুরন্দি হসপিটালে ডাক্তার দেখাইছি উনি বললো জ্বর কথা বললো আচ্ছা উনি একটা ওষুধ দিল ওই ওষুধটা সবসময় খাইতে হবে কন্টিনিউ আচ্ছা। এই গল্পটা কি আপনার বিদেশে যাওয়ার আগের ঘটনা জি জি আচ্ছা আচ্ছা তারপর তারপরে বিদেশ গেলাম হচ্ছে দুই হাজার উনিশ সালে দুই হাজার একুশ সালে আমার ব্যথা একুশ সাল থেকে ব্যথা ওখানে ইন্ডিয়ান ডাক্তার দেখাই জি কি বলেন ডক্টর কি বলেন আপনি ডাক্তার এক্সরে করলো তারপরে গোড়ালি এক্সরে করলো আচ্ছা, আচ্ছা। কোনো রোগ ধরতে পারে না আচ্ছা আচ্ছা তারপরে ওখান থেকে আর এক হসপিটালে গেলাম আলসিফা হসপিটাল জি সৌদি ওখানে বাঙালি ডাক্তার আছে মিজানুর রহমান কোনো কোনো রোগ ধরতে পারে না সবাই শুধু জাস্ট ব্যথার কথা বলছি ব্যথার হ্যাঁ, ওষুধ জন্য ব্যথা গরমের জন্য আপনি দৈনন্দিন যে কাজগুলো করছিলেন সেই কাজগুলোতে আপনাদের বিভিন্ন সময় ব্যাঘাত ঘটছে যে আপনি করতে পারছিলেন না আপনি প্রবাসে যে গিয়েছেন আসলে কি কাজটা ছিল আপনার ভারী কাজ ছিল নাকি নর্মাল কোনো কাজ ছিল মোটামুটি আর কি ভারীও না নর্মাল না তারপর কি হলো ডক্টর কি বললেন ডক্টর বললো যে তোমার ঠান্ডার জন্য এই সমস্যা আচ্ছা আচ্ছা আমি বলছি যে আমার বাতের সমস্যা জি আমি বাংলাদেশ থেকে বলছিল বললেন না সমস্যা নেই তারপরে উনি আমাকে বললো যে তুমি ছুটিতে যাও যে আমার এই করো তারপরে ছুটিতে আসছি আসি আমি ওখান আমি আর কি এসে ইউটিভিতে দেখছি তারপর আপনি এমআরআই মানে বাংলাদেশে এমআরআই করলেন জি আচ্ছা আচ্ছা তার পাশাপাশি আপনি স্যারের ভিডিওগুলো দেখতেছি জি জি জি তারপর কি হলো আপনার একটু বলবেন তারপরে যে আমার ঘাড়ে ব্যথা মাজার এখানে ডিস্ক খানিক বেড়ে গেছে জি তারপরে স্যারের গোয়ালিতে হান্ডি বেড়ে গেছে স্যার বলবে এখানে সাত আট দিন ভর্তি থাকতে হবে স্যার আপনার রোগটাকে ফাইন্ড আউট করতে যে আপনি প্রবাসে দেখিয়েছিলেন আপনি বিদেশে যাওয়ার আগে ডক্টরকে দেখিয়েছিলেন সবাই যে জ্বর বাতের কথা বলেছিল কেউ কিন্তু আপনাকে মূল যে রোগটা হয়েছিল সেটা কিন্তু আপনাকে ধরতে পারেনি আর আপনি স্যারের ইউটিউবে যখন ভিডিওগুলো দেখতেছিলেন এবং অনেক পিএলআইডি কথা শুনেছিলেন যে পিএলআইডিটা কি আপনি নিজেও জানতেন না যে আপনি তখন যে আপনার পিএলআইডি হয়েছে যখন স্যার এখানে আসেন তখন স্যার কি বলেন আমি জানতে পারি তখন আপনি জানতে পারলেন যে আপনার পিএলআইডি হয়েছে তারপর কি হয়েছে যে স্যার কি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছিল স্যার বলছে যে এখানে সাত দিন ভর্তি থাকতে হবে জি আল্লাহ রহমতে তখন কি আপনার চিন্তা হয়েছে যে আসলে পিএলএডি আমি যে ভর্তি হব কিনা একটা ডিসিশনে ভুগেছিলেন নাকি এরকম কিছু আমি একদিন পরে ভর্তি হয়েছি কি জি জি তারপরে ভাই তো থাকে সৌদি সাথে কথা বললাম ভাই বললো ঠিক আছে ভর্তি তখন আমি ভর্তি হই চব্বিশ তারিখে আচ্ছা আচ্ছা আজকে আপনার কততম দিন চলছে আজকে এগারোতম দিন চলছে এগারোতম দিন চলছে আপনি এখন কি অবস্থায় কেমন আছেন আপনি আজকে আপনি চলে যাবেন সুস্থ সুস্থ বলে আমি চলে যাচ্ছি আজকে আপনি অনেক অনেক আগের থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ আগে সমস্যা আমার পায়ে এখান থেকে হাঁটতে পারতাম না জি ওয়াশরুমে যাইতে পারতাম না জি খুব কষ্ট হইতো হামও দিয়ে মানে দীর্ঘক্ষণ বসে থাকা আপনার জন্য খুব কষ্টদায়ক ছিল আর কি বসে থাকা শুয়ে থাকা এই সমস্যাগুলো এখন কি আপনার আছে এখনো আপাতত এখন নেই একদমই নেই স্যার আপনাকে সতেরো দিনে আপনাকে ভর্তি দিয়েছে আজকে আপনি এগারোতম দিনেই সুস্থ হয়ে গেছেন তার মানে আপনাকে বাকি আর ছয় দিন থাকতে হচ্ছে না ধন্যবাদ আবুকর সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের তার যে পিএলএডি সমস্যা ছিল তিনি স্যার এখানে যে এসেছেন আমাদের যে চিকিৎসা একটা প্রসিডিউর আছে স্যার আমাদের এখানে পিএলএডি পেশেন্টদের অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে স্যার এখানে আসলেই কি আমাদের ভর্তি হতে হয় কেন দর্শক আসলে পিএলইডি e এমন একটা জিনিস যেটা বিভিন্ন সার্জারি ডক্টরের কাছে গেলে তারা ফার্স্ট ফর্মুলাতে আপনাকে সাজেস্ট করবে যে আপনার এটা অপারেশন লাগবে আর আমাদের ট্রিটমেন্টটা কিন্তু অপারেশন ছাড়া আমাদের ট্রিটমেন্টটা মেইন হচ্ছে ফিজিওথেরাপি এবং মেডিসিন এই দুইটার কম্বিনেশনে আমাদেরকে পেশেন্টকে আমরা সুস্থ করে তুলি কাটা ছেঁড়া বাদ দিয়ে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা টাইমিং এর দরকার আছে আমি আবার বলছি আমাদের সেক্ষেত্রে একটা টাইমিং এর দরকার আছে এই জন্য আমাদের স্যার আমাদের একটা প্রসিডিউর একটা টাইমিং একটা প্যাকেজ আকারে আমাদের এই ট্রিটমেন্ট গুলো করিয়ে থাকা কারো ক্ষেত্রে দশ দিন হতে পারে কারো ক্ষেত্রে সেটা সতেরো দিন পনেরো দিন এরকম টাইমিং হতে পারে তো আমাদের আবু বক্কর ভাইকেও সেই টাইমিংটাই ওয়েট করতে বলা হয়েছিল এবং তার ট্রিটমেন্টটা চলছিল আলহামদুলিল্লাহ তিনি আজকে এগারো দিনের মধ্যে তিনি ফুল্লি ভাবে সুস্থ আছেন তো আবু বক্কর ভাই আপনাকে একটা জিনিস আমি বলতে চাচ্ছি আজকে আমাদের লাইভে অনেক প্রবাসী দর্শক আছে আপনার ভাই আমার ভাই অনেক দর্শক আছে এবং বাংলাদেশে অনেক দর্শক আমাদের এই ভিডিওটা দেখবেন তো আপনিও একদিন আমাদের এই ভিডিওটা দেখেই কিন্তু এসেছিলেন আপনি কিন্তু জানতেন না যে আপনার পিএলের সমস্যা হয়েছে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিয়ে একটু বলবো আলহামদুলিল্লাহ এখানে পিএলআইডি যাদের সমস্যা এখানে আসলে খুব ভালো হয় খুবই ভালো এখান থেকে আসলে সঠিক চিকিৎসা আপনারা পাবেন এটা আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গা গিয়েছি বহু টাকা পয়সা করেছি এখানে এসে আমি সুস্থ ধন্যবাদ আবুবকর ভাইকে তো আমি আবারও সকলকে বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগ নির্ণয়টা করবেন আমাদের ডক্টর শফিল প্রধান এই মানুষটার নাম আমরা যদি নেই আমাদের অনেক ব্যথাময় সুস্থ রোগীর নাম আমাদের সামনে চলে আসে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আমাদের ডিপিএস হসপিটাল ঢাকা শ্যামলিতে উনি বসেন এবং আমাদের স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের হটলাইন আছে আপনারা অবশ্যই ফোন করবেন স্যারের ব্যাপারে বিস্তারিত জানবেন স্যার কখন কখন কোথায় কিভাবে বসেন অবশ্যই আসবেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সাক্ষাৎকার শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল